নিশা আমি লাস্ট টু থাউজেন্ড থেকে লেডিতে আসছি আমি এর আগেও অনেক সার্ভিস নিয়েছি আজকে আমি স্পেশালি যেটা করিয়েছি সেটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং আর তারপর হচ্ছে hair colour entire hair colour হয়েছে আর যেহেতু সাধারণত অন্যান্য জায়গায় স্ট্রেটনিংয়ের পর কালারটা করে না কিন্তু আন্টি আমার একটা প্রসিডিওরে after straightening between a day ওয়াশের পরে কালারটা করে দিয়েছে সেটার জন্য একটা এক্সট্রা ট্রিটমেন্ট অ্যাড করেছে আর এছাড়াও আমি আন্টির থেকে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করি আমার মা আন্টির অনেকগুলো প্রোডাক্ট ইউজ করে আর মেনলি যেটা আমি রেগুলার বেসে ইউজ করি সেটা হচ্ছে একটা স্পেশাল টিট্রি টোনার আছে যেটা আমি লাস্ট তিন বছর ধরে আন্টির থেকে নিয়ে ইউজ করছি